আল্লাহ আমাদের পরিশ্রমের কারণে যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে আমরা ভালোভাবে চলতে পারি কিন্তু তারপরও সমস্ত টেনশন ছেলে মেয়ের জন্য সমস্ত চিন্তা ছেলে মেয়ের জন্য এই ছেলে মেয়েরা আমাদেরকে সব সময় চিন্তায় রাখে ছেলেরা কি খাবে কি করবে কি পড়বে কি না করবে এটা নিয়ে আমরা চব্বিশ ঘন্টা চিন্তিত থাকি ঠিক কিনা বলো এই জন্য আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে আর ছেলে মেয়েকে পেয়ে আমরা ধন সম্পদকে পেয়ে পরকালকে কোনোদিন বলতে পারবো না তাদেরকে পরকালের যাত্রী বানাতে হবে তাদেরকে পরকাল নিয়ে চিন্তা করে এমন ছেলে সন্তান বানাতে হবে পরকাল নিয়ে ভাবে এমন ছেলে সন্তান বানাতে হবে মা বাবার কষ্ট বুঝতে পারে এমন ছেলে সন্তান বানাতে হবে যেই ছেলে সন্তান মা বাবার কষ্ট বুঝে না যে এই ছেলে সন্তান মা বাবার কষ্ট বুঝতে পারে না এই সন্তান কোন সন্তান নয় এই সন্তান হলো আপনার শত্রু আল্লাহ পাক কোরআনে কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম তোমার স্ত্রী তোমার ছেলে মেয়ে তোমার শত্রু কারণ তোমার তোমার পরকালের কাজে তারা বাধা দেয় পরকালের কাজে বাধা দেয় তুমি তাদের কারণে নামাজ পড়তে পারো না পরাকালের জন্য আমল করতে পারো না শুধু তারা বলে এইটা আনো এইটা করো সেইটা করো এইটা করো সেইটা করো তোমাকে সবসময় ব্যস্ত রাখে পরাকাল থেকে তোমাকে বিমুখ করে রেখেছে এমন ছেলে সন্তান স্ত্রী তোমার শত্রু তুমি তাদের ব্যাপারে সতর্ক থাকবে তুমি তাদের ব্যাপারে ব্যাপারে সতর্ক থাকবে তুমি তাদেরকে যদি মাফ করে দাও যদি তাদেরকে উপেক্ষা করে চলো তাদেরকে যদি ক্ষমা করে দাও গফুর নিশ্চয় আল্লাহ হচ্ছে ক্ষমাশীল দয়াশীল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়ে স্ত্রীকে দিনদার বানিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে পরহেজগার বানিয়ে দাও মা বাবার কষ্ট বুঝতে পারে এমন ছেলে সন্তান তুমি দান করে দাও মা বাবার ব্যথা বুঝতে পারে এমন ছেলে সন্তান তুমি দান করে দাও ভাইর আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে গিয়ে বলেন তোমাদের সাংসারিক জীবনে তোমাদের লাইফে তোমাদের লাইফ স্টাইলে অনেক বিপদ আসবে আল্লাহ পাক বলেন মা সবে মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর বান্দা বান্দির উপরে কোনো মুসিবত আসে না মানুষের জীবনে যত মুসিবত আসে সবগুলো কার পক্ষ থেকে আসে আল্লাহ পাক বলেন অমাইয়মিন বিল্লাহি যারা আল্লাহর পরে দৃঢ় ইমান আনতে পেরেছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পেরেছে ইয়াহাদি আল্লাহ পাক তার হৃদয়কে সুপথে পরিচালনা করেন আল্লাহ পাক তার হৃদয়কে সান্ত্বনার ব্যবস্থা করে দেন জোরে সুরে বলুন সুবাহার আল্লাহ বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক সকল বিষয়ে সম্যক জ্ঞাত আল্লাহ আল্লাহ পাক সব কিছু জানেন আল্লাহ পাক সব কিছু দেখছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ পাক আরো কি বলেন জুইনা লিন্নাসিন মানুষকে মুখ গরস্ত করে রেখেছে মানুষকে ভুলিয়ে রেখেছে মানুষকে অন্ধকার বানিয়ে রেখেছে আকর্ষণীয় বস্তু চাকচিক্যের বস্তু এগুলা কি কি মিনান নিসাই এক নম্বর হলো নারী সুন্দরী নারীর উপরে মানুষ আজকে অন্ধ হয়ে আছে সুন্দরী নারীর কাছে আজকে মানুষ অন্ধ হয়ে গেছে সুন্দরী নারীর কাছে আজকে মানুষ নিজের ধর্ম বিলীন করে দিয়েছে নিজের ইসলামকে বিলীন করে দিয়েছে পরকালকে বিলীন করে দিয়েছে মিনান নিসাই সুন্দরী নারীরা আজকে মানুষকে পরকাল বুলিয়ে রেখেছে পরকাল থেকে অন্ধ করে রেখেছে দুই নম্বর হলো ওয়ালবানি না ছেলে সন্তান ওয়ালবানি না ছেলে সন্তান মিনান নিসা মানুষকে আচ্ছন্ন করে ফেলেছে মানুষকে মোহিত করে রেখেছে মানুষকে পরকাল থেকে ভুলিয়ে রেখেছে আমরা প্রতিযোগিতা দিচ্ছি কার কত করে স্বর্ণ আছে কার ব্যাংক ব্যালেন্স কত আছে কার গয়টা বাড়ি আছে কার গয়টা গাড়ি আছে আমরা এগুলার মধ্যে অন্ধকার হয়ে গেছি পরকালকে ভুলে গিয়েছি আল্লাহ পাক বলেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি চিহ্নিত অশ্ব ঘোড়া উট বর্তমানে তো ঘোড়া নাই সুন্দর সুন্দর গাড়ি সুন্দর সুন্দর প্রাডো গাড়ি ল্যান্ড ক্লোজার গাড়ি আমাদেরকে পরকাল থেকে বুড়িয়ে রেখেছে আমাদের চক্ষুকে অন্ধকার বানিয়ে দিয়েছে আমরা এগুলোর উপরে আমার সব কিছু আমি মনে করেছি আমার একটা গাড়ি হয়েছে বাড়ি হয়েছে আমি মনে করেছি আমার সব কিছু হয়ে গেছে পরকালের কথা সে ভুলে গিয়েছে ওয়াল আমি ওয়াল হারাসি আর যারা শ্বাস করে আর যারা কৃষক আছে তাদের কাছে গবাদি পশু কার কয়টা গবাদি পশু আছে এগুলা তাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে এবং খেত কামার কে কয় বিঘা জমি শ্বাস দিয়েছে এগুলো তাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে আল্লাহ পাক বলেন জালিকা মাতাউল হায়াতি দুনিয়া এগুলো নিয়ে অহংকার করো না এগুলার মধ্যে তোমরা চোরাবালিতে তোমরা হেরে যেও না এগুলো হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু এগুলা তোমার পরকালে কোনো কাজে আসবে না এগুলো হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু পরকারে তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহ পাক বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই পার্থিব জীবনের ভোগ্য বস্তু আমাদেরকে ধোকা দেয় আমাদের আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আল্লাহ তাকাসুর আল্লাহ التكاثر حتى زرتم المقابر ألهاكم التكاثر প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে ধন সম্পদের লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে এমনকি তোমরা কবরস্থান পৌঁছা পর্যন্ত কবরস্থানে যাওয়া পর্যন্ত তোমাদের প্রাচুর্য তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে যখন আমরা মৃত্যুবরণ করি তখন আমাদের পরকালের কথা মনে পড়ে আল্লাহ বলেন কাল্লা এটা কখনো উচিত নয় কাল্লা এমন হাওয়া কখনো উচিত নয় সৌফতালামুন তোমরা সত্তরই জেনে নেবে সুম্মা কাল্লা সৌফতালামুন অতপর এমনটা হওয়া উচিত নয় তোমরা সত্তরই জানতে পারবে কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন কখনোই নয় যদি তোমরা নিশ্চিতে জানতে যদি তোমরা নিশ্চিতে জানতে লাতারা গুন্নাল জাহিম অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে অবশ্য অবশ্যই জাহান্নামের আগুন কত ভয়াবহ সেটা যদি দেখতে এই দুনিয়ার প্রাচুর্য দম সম্ভব টাকা পয়সা ছেলে সন্তান নারী সর্বসাদী তোমাদেরকে মহাচ্ছন্ন করতে কোনোদিন পারত না লাতারা গুন্নাহা আইনাল ইয়াকিন অতপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য পথে তোমরা সেটা দেখবে আল্লাহ পাক বলেন এরপরে অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ যে তোমাদেরকে সম্পদ দিয়েছে আল্লাহ যে তোমাদেরকে স্বর্ণ সাদির মালিক বানিয়েছে টাকা পয়সার মালিক বানিয়েছে ছেলে সন্তান দান করেছে এগুলো কোন পথে ব্যয় করেছ এগুলো কোন পথে ব্যয় করেছ কোন রাস্তায় ব্যয় করেছ আল্লাহর কি কি শুক্রিয়া দায়ী করেছ এগুলোর উপরে সকলে জিজ্ঞাসিত হবে তোমাদের নিয়ামত সম্পর্কে সেই দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে সম্পদ কোথায় করেছ কিভাবে আয় করেছ কোথায় ব্যয় করেছ সন্তানকে কোথায় লেখাপড়া করিয়েছ সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে উচ্চ সরে বলুন নজরিল্লা